ঠিক আছে বাচ্চা আমার ভাইয়ের সন্তানের কান্দা যখন তোরা যখন শুনতে পাবে আল্লাহর কসম খোদার কসব আমি তোদেরকে সোরে মতো গুলি করবো বলে তুমি আমাকে দশ পাঁচ দশ দিন গর্বে ধরেছো রে মা তুমি আমাকে কেন কেন আমাকে তুই আমার মায়ের লগে দেখতে দিছস তুই জানোস না আমি ঢাকা সরে কান্নু মামা আমি জানি বাড়ি ওয়ান টুতে ঠাস করে দি এই গুলি করলাম ঠাসু ওয়ান টুতে দশালা আর এই বিশু তুই কি করবি তুই কি করবি এই আমার এত তো আর সন্তর আছে আমার আমার কত জনগণ আছে ধন্যবাদ সবাইকে আরেকটা